আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক চলে আসলাম DPRC hospital and diagnostic lab limited থেকে আমার সাথে আছেন একজন নতুন অতিথি যিনি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন সে ট্রিটমেন্ট নিয়ে এখন আগের চাইতে মোটামুটি অনেকটাই ভালো সুস্থ হয়েছেন তো দর্শক আমরা প্রতিদিন আপনাদের সাথে আমাদের পেশেন্ট সম্পর্কে আলোচনা করি আমাদের এখানে যে পেশেন্টগুলো আসে ভর্তি হয় ভালো হয়ে চলে যায় সেই পেশেন্টদের সম্পর্কে আমরা আলোচনা করি আজকে আমার সাথে আছেন যিনি উনি আমাদের এখানে প্রায় অনেক দিন ভর্তি ছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন তো আজকে ওনার ভাষায় উনি আপনাদের সাথে শেয়ার করবে আসলে মূল বিষয়টা কি ছিল ওনার সমস্যাটা কি ছিল ওনার সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করব তো চলেন ওনার সাথে একটু পরিচয় হয়ে নেই জি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা কি আমার নাম হাসান জাকির হাসান জাকির কোথা থেকে আসছেন স্যার আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কোন থানা থেকে স্যার সরাইল থানা সরাইল থানা থেকে হ্যাঁ, অঞ্চল গ্রাম অঞ্চল আচ্ছা আচ্ছা তো স্যার আজকে হচ্ছে আমাদের ডিপিআরসির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে আছেন তো আপনার কাছ থেকে আসলে জিনিসগুলো জানতে চাইবো যে আসলে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন তো সেই বিষয়ে কি ট্রিটমেন্ট দিয়েছে আপনাকে কি সমস্যা ছিল এই বিষয়ে আমরা আলোচনা করব তো স্যার আপনি আমরা তো জানি যে অলরেডি আপনি অস্ট্রিওআথ্রাইটিস পিএলআইডিতে অনেকদিন প্রায় দশ বছর যাবৎ এই রোগের ভুগতেছেন তো স্যার প্রথম থেকে যদি একটু বলতেন যে আপনার কি সমস্যা হয়েছিল একটু প্রথম থেকে যদি বলতেন প্রথমটা বলতে গেলে আমি মনে হয় সালের দিকে বা সাত সালের দিকে একটা সমস্যা হয়েছিল আমার কোমরে আঘাত খাইছিলাম লোহার একটা জিনিস আমার কোমরে পড়ে গেছিল এরপর থেকে আমার মাজার মধ্যে আস্তে আস্তে ব্যথা লাগে আর কি তেমন কিছু গুরুত্ব দেয়নি এইভাবে যাইতে যাইতে প্রায় দু দশ সাল গেল দু বারো সালে আমি পুরোপুরি বুঝতে পারি যে এটা সমস্যায় দেখা দিছে মানে প্রায় সাত আট বছর পরে বুঝতে এরপরে তো খালি সমস্যাটা বাড়ে ওই বাড়ে ওই বাড়ে বাড়ার পরে তা আমি আবার এর মধ্যে পাখে দিয়ে আমি চলে গেছি প্রবাসে আপনি স্যার যখন ব্যথাটা পেয়েছেন তখন কি আপনার ওইরকম কোনো ব্যথা ছিল বা প্রচন্ড ব্যথা বা সহ্য করতে পারছেন না এরকম না তেমন কোনো ব্যথা ছিল না ছিল যতক্ষণ ছিল মনে করছি যে এটা ভালো হয়ে গেছে পরে আর কোনো ইয়া ব্যথা হয়নি বুঝতে আচ্ছা, পারি নাই আচ্ছা। আর কোনো ট্রিটমেন্ট মানে আপনি কিছু পেইন কিলার খাইলেন ব্যথাটা মুক্ত হয়ে গেল মুক্ত হয়ে গেছে তো আচ্ছা। কিছু অন্য গ্রাম গ্রাম্য চিকিৎসক দিয়েছিলাম নেওয়ার পরে দমন ছিল আর কি তেমন মনে করছে যে এটা সাইডে গেছে আর তেমন ইয়া করি নাই আচ্ছা তো করার পরে যখন আমি গেছি প্রবাসে গেলাম ওই প্রবাসে যাওয়ার পর দেশে গিয়েছিলাম স্যার মালয়েশিয়া আচ্ছা দু সালে মালয়েশিয়া গেছি যাওয়ার পরে দু চার বছর আমি ভালোই চলছি চার বছর পরে আমার এই জিনিসটা আস্তে আস্তে বাড়তেছে যে বাড়তেছে কে হাঁটুর মেয়েদের সমস্যা দিকে আমার হাঁটুর মেয়েদের সমস্যা দিতেছে হাঁটতে পারি না এমন সমস্যা দিছে যে আমি চলতেই পারি না যদি আমি দশ মিনিট চলাফেরা করি করার পর আমি আর হাঁটতে পারি না এমন বিদেশে কি ভারী কোনো কাজ করতেন না ভারী কোনো কাজ করতাম না কিন্তু হাঁটতাম আর কি হাঁটা সবসময় হাঁটার মধ্যে থাকতে হতো আচ্ছা। যেমন রেস্টুরেন্টের কাজ বা আমি একটা কাজ করতাম দোকানে দোকানের কাজ সবসময় হাঁটাউটি থাকতে হতো ওই কাজে যে হাঁটতে হাঁটতে এই সমস্যা দেখে যে হাঁটতে পারি না দাঁড়ায় থাকতে পারি না এমন সমস্যা এর ফলে দেখি করতে তখন আপনি কি করলেন যে আপনি কোনো ডক্টর দেখিয়েছেন ডক্টর দেখাইছি দেখাইছি পুরো ওষুধ দেয় আমি খাই খাওয়ার পরে কিছুটা কমে আর কি যেমন চলতে পারি আচ্ছা। যে একটা রানিং একটা খাস করব এমন আর হয় না চলতে পারি ওষুধের দ্বারা খাইতে ওষুধ খাই ভালো থাকি কিন্তু আগের মতো মানে আপনি ওষুধটা বন্ধ যতদিন খাচ্ছেন ভালো থাকছেন ভালো তেমন ভালো না কি চলতে পারে হ্যাঁ, যে মানে হ্যাঁ, কম থাকে স্বাভাবিক চলতে পারে কি যে একটা খাস করব এমন একটা আমার নাই আচ্ছা ওষুধটা বন্ধ দিলে কি আবার ব্যথাটা হ্যাঁ শুরু হয়ে যেত ওষুধ যদি আজকে যদি না খাই আগামী দিনে আমি সেম এরকম হয়ে যায় মানে একদিন না খাইলে আপনার ব্যথাটা আবার হ্যাঁ, এরকম হয়ে যেত এভাবে আমি প্রায় দু চার বছর খাটাইলাম আচ্ছা, আচ্ছা। ওই দেশে হ্যাঁ এই দেশে খাটানোর পরে আমি আবার দুই সালে বাংলাদেশে আসছিলাম আচ্ছা। আসার পরে ঘুরতেছি আমি জায়গায় এক জায়গায় চিকিৎসা করছি ওষুধ দিছে ওষুধ দিছে কদিন মনে করছি যে পুরোপুরি ভালো হয়ে গেছে আচ্ছা। ওষুধ খাইছি আবার আবার ওষুধও দিয়ে দিছে সাথে নিয়ে গেছি আবার ছেলে গ্রাম বেক করে ওষুধ শেষ আবার সেম মানে হচ্ছে আপনি দেশে আসলেন ডক্টর দেখালেন ওনারা আপনাকে কিছু ওষুধ লিখে দিয়েছে হ্যাঁ। ওইটা ওই ট্রিটমেন্টটা অনুযায়ী আপনি ওষুধগুলো খেলেন হ্যাঁ। আবার বাইরে চলে গেলেন কতদিন ছিলেন দেশে স্যার মানে ওই ট্রিটমেন্টটা কতদিন নিয়েছিলেন আপনি ট্রিটমেন্ট নিয়েছিলাম দশ পনেরো দিন নিয়েছিলাম আর কি আচ্ছা, আচ্ছা। এই ইয়াতে এরপরে তা চলে আবার ব্যাক করে দুই মাস পর চলে গেলাম আচ্ছা, আচ্ছা চলে যাওয়ার পরে ওষুধ খাওয়া শেষ আবার সেম সেম ইয়া হলো এরপর যখন ইয়া করতে হঠাৎ একদিন দেখি যে ফেসবুকের মধ্যে ইয়ে করতেছি সাইদিহি ডক্টর আচ্ছা, ইয়া আর একটু জানতে চাইবো আপনি যে ডক্টরটা দেখিয়েছেন মানে উনি আপনাকে কি বলেছে যে আসলে আপনার মূল সমস্যাটা কি বা কি হয়েছিল সমস্যাটা বলছে বাতের সমস্যা যে বাত তোমার বাত হইছে এই ওষুধটা খাইতে হইব তোমার আচ্ছা। এই ওষুধ খাইতে হইব খাইলে তোমার বাত থাকবে না আচ্ছা হ্যাঁ যে এ কথা বলছে আবার বলছে যে সব প্রবাসীরা আমার এন তাই ওষুধ নেই দেহি আবার দেখছি আসতেছেও নিয়ে যাইতেছে এই বিশ্বাস হইলো নিলাম কিন্তু ওষুধ খাই যতদিন খাইছি ততদিন আমার আরাম হয়ে গেছি কিন্তু ওষুধ বন্ধ করে আবার সেম হয় সেম হয়ে যেত না আগের মতোই সমস্যা হচ্ছে আপনার এর মধ্যে প্রবল জীবন তো কয়দিন আর ওষুধ খাওয়া যায় এরপর আবার সেই দেশের ডাক্তার দেখাই বা ইয়া করি ওই মনে হয় আবার ওষুধ খাই ভালো থাকি ভালো থাকি বলতে তেমন না যে চলতে পারে আর কি আচ্ছা এরপরে দু হাজার আঠারো সালের দিকে হঠাৎ আমি ফেসবুক ইয়ে করতেছি আমি স্যার সন্ধানটা কীভাবে আমি পাইছি আর কি মানে আমাদের সম্পর্কে হ্যাঁ, হ্যাঁ, কিভাবে জানতে হ্যাঁ, পেলেন আচ্ছা হ্যাঁ তখন আমি কি করছি ফেসবুকে ইয়ে করতেছি সাইদি ফেসবুকের মধ্যে একটা টিভির আর কি আচ্ছা, আচ্ছা। দেখলাম কথা বলতেছে বা পিএলআইডি নিয়ে বা আচ্ছা, মানে সমস্যাটা ছিল ওই বিষয়ে আসলে ডক্টর কথা বলতেছে আমি দেখতেছি তো দেখতেছি পরে দেখার পরে আমি বস করছি কি দেখতেছি এরপর দা আবার দেখলাম ইয়ে করলাম এভাবে করতে করতে আমি দেখলাম যে স্যারের কোনো ঠিকানা আছে কিনা তো দেখলাম পুরো নাম আছে ইয়ে আছে এরপর দা ফেসবুক আছে আমি পুরো ফেসবুক আমি স্যারের ফেসবুক পেজ বাই করলাম আচ্ছা। বাই করে গাইডটা গুইটা দেখলাম দেখার পরে মানে যে ভিডিওগুলো হ্যাঁ, দেখছি পেশেন্ট হ্যাঁ, হ্যাঁ। ভালো হচ্ছে চলে যাচ্ছে দেখতেছি দেখার পরে সবগুলো ভিডিও ইউটিউব আছে এরপরে ইউটিউবে ঢুকলাম আচ্ছা ও ইউটিউবে দেখার পরে এভাবে দেখতে দেখতে দু হাজার আঠারো নিয়োগ করছি যে বিশে আসবো সব কিছু কমপ্লিট আমি আসবো আচ্ছা। ওই আইস ফলো করো না ও করোনা আসার পর আর দুই বছর আসতে পারি না আচ্ছা। ওই কিছুদিন আগে আমি আসলাম আসার কয়েকদিন পরে আমি স্যারের সাথে দেখা করলাম আচ্ছা। এই আর কি আপনি যখন স্যার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন হ্যাঁ। স্যার আপনাকে দেখার পরে কি বলবো স্যারে দেখার পরে বলছে যে মাঝাই সমস্যা আছে এবং হাঁটুতে সমস্যা আছে আচ্ছা। হ্যাঁ, তুমি যদি ট্রিটমেন্ট নাও ভর্তি হও ভর্তি হলে ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ মানে আপনাকে কি কি উপদেশ দিয়েছিল তখন স্যার আপনাকে তখন তো উপদেশ তো এটি দিছে যে তোমার চিকিৎসা নিতে হবে এই ইয়ে আচ্ছা। করতে হবে তোমার মানে ভর্তি হতে হবে হ্যাঁ ভর্তি হতে হবে আচ্ছা। ভর্তি হওয়ার পরে তুমি যখন কয়েকদিন চিকিৎসা নিবা ভালো হয়ে যাবে আচ্ছা, কতদিন ভর্তি দিয়েছিল স্যার একুশ দিনের ভর্তি দিছে আচ্ছা তো একুশ দিন ভর্তি থাকার কথা হ্যাঁ, বলেছে তখন আপনি কি সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিয়েছি তো আমার তো যখন সমস্যা আমার তো সিদ্ধান্ত আমার করতে হবে কারণ আমার ভালো হওয়ার দরকার এরপরে দাদা আমি মানে আপনার মূল উদ্দেশ্য ছিল আপনাকে যতদিন যেভাবে স্যার ট্রিটমেন্ট দিবে সেভাবে আপনি নিতে হ্যাঁ নিতে কারণ আচ্ছা। আমার ভালো হ্যাঁ, আপনার মূল ছিল আপনি সুস্থ হ্যাঁ সুস্থ হতে চাই আচ্ছা এরপরে আমি চলে গেলাম আবার আমার গ্রামের বাড়িতে আবার যাওয়ার পরে দশ পনেরো দিন পরে আমি আবার আসলাম আয়সা ভর্তি মানে হলাম ভর্তির প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে আপনি আসলেন হ্যাঁ আয়সা আবার হ্যাঁ, ভর্তি হ্যাঁ ভর্তি হলাম চিকিৎসা নিলাম আচ্ছা। আলহামদুলিল্লাহ স্যার আচ্ছা, আপনাকে তো একুশ দিন ভর্তি দেওয়া হয়েছিল আপনি যখন ভর্তি হলেন তখন আপনার কত দিনের দিনে আপনি বুঝতে পারলেন যে আসলে আপনি সুস্থতার দিকে যাচ্ছেন আপনার আগে যে সমস্যাগুলো পেস করতে হতো সেগুলা থেকে আপনি মুক্তি পাচ্ছেন প্রথম দু তিন দিন আছে না আমি আরও বেশি কষ্ট বোধ করছি আচ্ছা। চার দিনের মতো আস্তে আস্তে বুঝতে পারছি যে না আমার মনে হয় একটু আরামের দিকে যাচ্ছে আচ্ছা। হ্যাঁ এক সপ্তাহ যখন হয়েছে তাই আমি মনে করলাম যে না বোঝা যায় আল্লাহ ফিজিওথেরাপি আসলে এই ধরনের হ্যাঁ। সমস্যার জন্য একদম পারফেক্ট হ্যাঁ, জিনিস যে আল্লাহ দিলে মনে করি আমি সুস্থ হমো আর কি এই আর কি আমি আল্লাহ দিলে স্যার বা যে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত কতদিন হয়েছে সতেরো আঠারো দিন হয়েছে সতেরো আঠারো দিন হয়েছে তার মানে আপনাকে একুশ দিনের ভর্তি দিয়েছিল আপনি সতেরো আঠারো দিন আজকে পর্যন্ত আছেন সেক্ষেত্রে আপনি টোটালি ইনশাল্লাহ হ্যাঁ, কতটুকু হ্যাঁ এখন চলতে পারি আল্লাহ এরকম থাকলে আমি সব কিছু কাম করতে পারবো এবং আচ্ছা। মানে আপনি বলতে চাচ্ছেন হচ্ছে আপনার প্রথম অবস্থা অর্থাৎ আট থেকে দশ বছর আগে আপনার যে সমস্যাটা হ্যাঁ, হতো হ্যাঁ। যে সমস্যা প্রতিদিন চলাফেরায় আপনার যে একটা ভেঘাত করতো আপনি যে ব্যথাটা পাইতেন সেটা কিন্তু এখন পাচ্ছেন না এখন পাচ্ছেন এখন এখন পুরোপুরি ইনশাআল্লাহ হ্যাঁ, সুস্থ আলহামদুলিল্লাহ তো স্যার আপনার মতো অনেক পেশেন্ট আছে দেশে আছে দেশের বাইরে আছে আপনিও এক সময় বাইরে ছিলেন আপনি কিন্তু আমাদের এড দেখে আমাদের ইউটিউবে সব কিছু রিভিউ দেখে আসছেন তো এরকম অনেক পেশেন্ট আছে আপনার মতো আপনি পিএলআইডি অস্টিওথাইটিস ছিল আপনার মতো অনেক ধরনের পেশেন্ট আছে তাদের হচ্ছে পিএলআইডি আছে অস্টিওথাইটিস আছে আপনার আর্থ্রাইটিস আছে তারপর হচ্ছে এবিএন এ ধরনের অনেক সমস্যায় কিন্তু অনেক পেশেন্টই আছে কিন্তু তারা আসলে সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছে না সঠিক জায়গাটা পাচ্ছে না যে কোথায় গেলে একটা সঠিক একটা ট্রিটমেন্ট পাবে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যেহেতু আমার অনেক বড় সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আমি এখানে সুস্থ আছি আল্লাহ মুক্ত করছে তো আমিও তাদেরকে বলবো যদি কোনো সমস্যা হয়ে থাকে যে কোনো বাত ব্যথা কোমর ব্যথা বা হাঁটুতে ব্যথা হয়ে থাকে এখানে আসলে চিকিৎসা নিলে ভালো হবে ইনশাল্লাহ আমি এটাই মনে করি আর কি কারণ আমি নিজেও একজন বক্তব্য বক্তব্যকে ছিলাম আচ্ছা। আল্লাহ মুক্ত দিছে এই আর কি দর্শক শুনতে পেলেন আপনারা যে যেখানে আছেন আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই অনেক রোগে ভুগতেছেন ব্যথাজনিত সমস্যা কারো আর্থ্রাইটিস কারো অস্টিওআর্থ্রাইটিস কারো এভিএন এ ধরনের বিভিন্ন সমস্যা আপনারা ভুগতেছেন তো আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো আপনারা যদি ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট না নেন তাহলে বুঝতে পারবেন না আসলে ফিজিওথেরাপির ট্রিটমেন্টটা কী জিনিস আপনারা যখন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে এসে দেখাবেন দেখানোর পর ভর্তি হবেন স্যারের উপদেশ নেবেন ফিজিওথেরাপি নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এই ধরনের সমস্যার জন্য ব্যথাজনিত সমস্যার জন্য ডক্টর শফিউল্লাহ প্রধান স্পেশালাইজ ডক্টর আপনি কখনও ট্রিটমেন্ট না নিলে বুঝতে পারবেন না তো দর্শক আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনারা যে যেখানে আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নেন নিলে অবশ্যই আমার হান্ড্রেড পার্সেন্ট দৃঢ় বিশ্বাস আছে আপনারা সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন সঠিক একটা ট্রিটমেন্ট পেয়ে আপনারা সুস্থ হবেন আজকের জন্য এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টিপিআরসির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন